আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله المولانا العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى مثال محمد نہیں دو جہاں میں مثال محمد جمال الہی ہے کمال محمد ہم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাবারক তালার জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকে পবিত্র জুম্মার রজনীতে কোরআনুল কারিমের তাফসির শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন এই জন্য আমরা সকলে আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যে নবীর সুপারিশ ছাড়া কাল হাসরের ময়দানে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যেনাকে আল্লাহ তাল্লাহ সমগ্র বিশ্বজগতের জন্য রহমত রূপে প্রেরণ করেছেন যিনাকে আল্লাহ তাল্লাহ সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসুল হিসেবে প্রেরণ করেছেন আসুন আমরা আমাদের সেই নবীজির উপর একবার দরুদ সাল্লাম পৌঁছে দেয় বলে সাল্লাহ আলী সাল্লাম বাবা আদম মাহমা থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবিরাসুল নবিরাসুল নবিরাসুলগণ মুসলিমিন মুসলিমাত মমিনিন মমিনাতগণ এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছেন সকলে রুহার ফেরাত কামনা করছি আল্লাহ তালা সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তালার জিকির করতে হবে এটা তো আল্লাহরই হুকুম তাই না যেমন নামাজ পড়তে হবে এটা কে হুকুম করেছেন আল্লাহ হুকুম করেছেন কিভাবে নামাজ পড়তে হবে সেটাও আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন রোজা করতে হবে এটা কার আদেশ বলেন আল্লাহ তালা আদেশ আবার রোজা কিভাবে পালন করতে হবে সেটাও আল্লাহ তালা এবং তার নবী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন হজ করতে হবে এটা আল্লাহর হুকুম নবীর তরিকা ঠিক কবে কখন কিভাবে হজ করতে হবে কোথায় গিয়ে হজ করতে হবে এটাও আল্লাহ তালা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমার সম্মানিত মুসলমান ভাইরা বাবারা আল্লাহ তালা এইভাবে পৃথিবীর সমস্ত ইবাদত কোরআন এবং হাদিসে ইসলামী শরীয়তের মাধ্যমে যত হুকুম হাকাম আল্লাহ তাল্লাহ নাজিল করেছেন সমস্ত হুকুম হাকাম কিভাবে পালন করব তার নিয়ম পদ্ধতি স্থান সব আল্লাহ তালা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তো দেখেন জিকির করতে হবে জিকির সম্পর্কে অনেকগুলো কোরআনের আয়াত আছে যে আয়াতগুলো পড়লে বোঝা যায় যে এখানে আল্লাহ তালা আমাদেরকে জিকির করার নির্দেশ দিয়েছেন জিকির কোন শব্দগুলো দিয়ে আমরা জিকির করব সেটাও আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে দিয়েছেন আর কোরআনের ওই আয়াতগুলো অস্পষ্ট হওয়ার কারণে আল্লাহ আল্লাহর নবী রসলে পাক সাল্লাম ব্যাখ্যা করে তিনি আমাদেরকে জানিয়েছেন ওই আয়াতের ব্যাখ্যাগুলো কি হবে যেমন দেখেন প্রথমে কোরআনুল কারিমের কয়েকটা আয়াত তেলাত করব যেখানে আল্লাহ তালা আমাদেরকে জিগির করার জন্য বলেছেন ওই আয়াতগুলো কোন আয়াত সেটা আমরা একবার এখান থেকে কোরআনুল কারিম থেকে শুনি মনোযোগ সহকারে শুনি এবং বোঝার চেষ্টা করি এবং মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজাবের মধ্যে বলেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين الرحيما আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছো নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছো ইমানের বিষয়গুলো বিশ্বাস স্থাপন করেছো তোমরা শোনো তোমরা আল্লাহর জিগের করো আল্লাহর জিগের মানে কি জিগের শাব্দিক অর্থ আমরা সবাই জানি স্মরণ করা খেয়াল করা মনে রাখা মনে করা আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো অধিক পরিমাণে তাকে স্মরণ করো খুব বেশি পরিমাণে আল্লাহ জিকির করো বলেন সুবাহান এখন আমরা সংক্ষেপে কথাগুলো শেষ করে দেই জিকির যে কোনো নেক আমলকেই বলা হয় জিকির বলেন সুবহান আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে নামাজকে বলা হয়েছে জিকির হজকেও বলা হয়েছে জিকির যে কোনো আমলকে বলা হয়েছে জিকির আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আদেশ পালন করা এবং নাফরমানি থেকে দূরে থাকা এর নামই হলো জিকির বলেন সুবহানাল্লাহ ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ গোটা বিশ্বের অন্যতম একজন বিশ্ববিখ্যাত দার্শনিক তিনি বলেছেন জিকির তিন প্রকার বলেন কয় প্রকার তিন প্রকার ইমাম গাজ্জালি বলছেন জিকির হলো তিন প্রকার একটা হলো মনের জিকির আর আরেক দুই নম্বর হলো জবানের জিকির আর তিন নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গের জিকির বলেন অন্তরে জিকির হল সব সময় মনে রাখা জীবনের সকল জায়গায় গোটা দুনিয়ায় গোটা বিশ্ব পরিচালনা করার জন্য এবং আমার জন্মে থেকে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কখন কোথায় কি হুকুম পালন করতে হবে আল্লাহর আদেশ নিষেধ কোথায় কিভাবে পালন করতে হবে এটা সদা সর্বদা খেয়ালে রাখা এটাই হলো মনের জিকির বলেন সুবহান আর জবানের জিকির হলো সুবহান আলহামদুলিল্লাহ ওয়ালা এটা হলো হলো জবানের জিকির আর প্রত্যঙ্গের জিকির হলো অঙ্গ প্রত্যঙ্গের জিকির নামাজ আদায় করা রোজা পালন করা হজ আদায় করা দান সাতকা করা এই সব আমলগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গের জিকির বলেন সুবহানাল্লাহ তাহলে ইমাম গাজ্জালি কত সুন্দর করে আমাদের মাঝে জিকিরের ব্যাখ্যা এবং সংজ্ঞা বুঝিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকে জিকির নিয়ে আর কোনো সংশয় থাকে বলেন থাকে থাকে না এই তিনটা হলো জিকিরের প্রকার তাহলে এখানে এর মধ্যে সব আমল চলে আসলো আসলো না নামাজ চলে আসলো রোজা চলে আসলো হজ চলে আসলো জাকাত চলে আসলো কোনো আমল বাদ থাকলো না সব সময় আল্লাহর আদেশ এবং নিষেধ কোনটা কখন কোথায় কিভাবে পালন করতে হবে এর নামই হলো জিকির বলেন সুহান এইবার দেখেন জিকির ছাড়া যে আমলকে আমরা শুধুমাত্র যে আমলকে আমরা জিকির মনে করি ওই আমলের কথা এরপরে বলছেন প্রথমে আল্লাহ তালা ব্যাপক জিকিরের কথা বললেন তারপরে বলছেন وسبحوه بكرة وأصيلا وسبحوه আর ওই আল্লাহর নামে তাসবিহ পাঠ করো বলেন সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করো বুকুরতা ওয়া আসিলা সকালবেলা এবং সন্ধ্যাবেলা বলেন সুবহানাল্লাহ সকালবেলা আর সকালবেলা আর সন্ধ্যাবেলা কিভাবে আল্লাহ তাসবি পাক করব সেটা আমাদের নবী শিখিয়ে দিয়েছেন মানে অনেকগুলো হাদিস রেফারেন্স দিতে গেলে দেরি হয়ে যাবে সহজভাবে আমরা সবাই জানি আল্লাহর নবী যেমন বলেছেন বুখারি শরীফের হাদিসে আছে ফজরের নামাজের পরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিকাল খায়র يحيي ويميت وهو على كل شيء قدير একবার কেউ যদি বলে আল্লাহ তাআলা দয়া করে তার 10টা গুনাহ maaf করে দিবেন 10টা নেকি দিবেন এবং 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন বলে সুবহানাল্লাহ বুখারী শরীফে হাদিস কেউ যদি ফজরের পরে একবার পড়ে এভাবে যদি মাগরিবের পরে একবার পরে ওখানেও আল্লাহ তাআলা এই তিনটা পুরস্কার দিবেন আরেকটা হাদিসে আছে নবীজি বলছেন আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজের পরে এই কালেমাটা একশো বার পরে আর মাগরিবের নামাজের পরে একশো বার পরে তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তালা ওই বান্দাদের জীবন থেকে একশোটা গুণা মাফ করে দেবেন একশোটা নেকি দান করে দেবেন এবং একশো ধাপ মর্যাদা বাড়িয়ে দেবেন এবং দশজন গোলামকে আজাদ করার সব দিয়ে দেবেন বলেন সুবাহ তাহলে সকাল সন্ধ্যা আমল এখানে একটা পাওয়া গেল এরকম অসংখ্য আমল সই হাদিসের খুঁজলে পাওয়া যায় সিয়াসিত্তার ভিতরে পাওয়া যায় সিয়াসিত্তার বাইরেও পাওয়া যায় যেমন আমরা সবাই অনেকেই জানি ফজরে নামাজের পরে কেউ যদি তিনবার বলে আর মাগরিবের নামাজের পরে বলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ইমানের সঙ্গে মৌত দান করবেন বলেন সুবাহান কেউ যদি ফজরের নামাজে পরে সাতবার বলে হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সাতবার যদি বলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ মাগরীবের নামাজের পরে যদি এইভাবে সাতবার বলে আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন আর যদি বলে আল্লাহ হে আল্লাহ তোমার সন্তুষ্টি চাই আর তোমার জান্নাত চাই যদি এই কথাটা এ বাক্যটা যদি আটবার বলে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবেন বলেন সুবহানাল্লাহ এইভাবে সহি হাদিসে দুর্বল হাদিসে অনেক দোয়া এবং জিকির অনেক তসবি পাওয়া যায় যা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আল্লাহ নই পড়তে বলেছেন বলেন সুবাহান আল্লাহ ওই কথাগুলো সংক্ষেপে আল্লাহ তালা সুরা হাজাবে এইভাবে বলছেন ও আসিলা সকালে এবং সন্ধ্যায় তার তাসবি পাঠ করে বলেন সুবহানাল্লাহ কেন কেন সকালবেলা গুলো বেশি করে সবগুলো তাসবিফ পাঠ করে দিলে সারাদিন আপনার কোনো বিপদ হবে না মুসিবত হবে না শয়তান আপনাকে আর ধোকা দিতে পারবে না আপনার ইমান আমল নষ্ট করতে পারবে না বলেন সুবহানাল্লাহ আর মাগরিবের নামাজের পরে এই দোয়াগুলো নবীজির শেখানো দোয়া আহলিল গুলো পড়ে নিলে সারা রাত আপনি গোটা দুনিয়া যেখানে যান না কেন আপনার বিপদ হবে না মুসিবত হবে না আপনার খারাপ মরণ হবে না শয়তান আপনার ক্ষতি করতে পারবে না ইমান আমলের কোনো ক্ষতি করতে পারবে না বলেন সুহান আল্লাহ এতগুলো নিরাপত্তার জন্য আল্লাহ তালা বলছেন ও সকালে আর সন্ধ্যায় বেশি করে তার তসবি পাঠ করে বলেন সুহান আল্লাহ তাহলে আমাদের জানা উচিত কিনা বলেন যে সকালবেলা সন্ধ্যাবেলা কি কি তাসবিহ পাঠ করলে আমাদের জীবনের জানমালের নিরাপত্তা হবে ইমান আমলের নিরাপত্তা আসবে ইমান বৃদ্ধি পাবে নেকামল করা যাবে তাই না এগুলো অনেক দোয়া আছে এগুলো আপনারা জানবেন আবার যেমন দেখেন একটা যদিও দুর্বল হাদিস আছে বাইহাকি শরীফ হাদিস আছে যদিও অনেক অনেক আলমগণ বলে থাকেন দুর্বল হ্যাঁ কিন্তু আল্লামা জালালউদ্দিন সৈদুর রহমাহুল্লাহ বলেছেন এটা পরা যায় এই দুর্বল হাদিসের উপর আমল করা যায় সেটা হলো ফজরের নামাজের পরে তিনবার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির এটা তিনবার এটা আউজ তিনবার পরে কেউ যদি সূরা হাসরের শেষ তিনটা আয়াত পড়ে নেয় তাহলে সারা দিনের মধ্যে শয়তান তাকে ধোকা দিতে পারবে না আর ওই দিনের মধ্যে যদি আল্লাহ রে বান্দা মরে যায় তাহলে আল্লাহ রাবুল আলমিন তাকে শাহাদাতের মরণ দিয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ এইভাবে মাগরিবের পরে যদি একবার পড়ে নেয় ওই রাতে যদি সে মরে যায় তাহলে শহীদ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এইগুলোকে আল্লাহ তালা বলেছেন সকাল এবং সন্ধ্যায় তার তাসবি পাঠ করে বলেন সুবহানাল্লাহ তাহলে কি হবে আল্লাহ তালায় এই যে এতগুলো পুরস্কার পাওয়া যাবে আল্লাহ তালা এগুলো সংক্ষেপে কোরআনুল্লাহ কোরআনুল কারিমের আয়াতের মধ্যে বলছেন এই কথাটা এভাবে বলছেন তোমরা যদি অধিক পরিমাণে জিকির করো সকালবেলায় আর সন্ধ্যা বেলায় যদি তোমরা তাজবি পাঠ করো তাহলে তিনি হলেন সেই মহান সত্তা আল্লাহ তালা তোমাদের উপরে সলাদ নাজিল করবেন শান্তি নাজিল করবেন বলেন সুবাহান শুধু তাই নয় তার যত রহমতের ফেরেস্তা আছে সব ফেরেস্তা তোমাদের প্রতি সলাদ এবং রহমত নাজিল করবেন কারণ হলো আল্লাহ তালা চান আর তার ফেরেস্তারা চায় লিখরিজাকুম তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে মানে ইসলামের পথে নিয়ে যাওয়ার জন্য এ জিকির আর বি পাঠ করতে বলেছেন বলেন সুবহানাল্লাহ কুফুরি থেকে সেরেক থেকে পাপ থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে আল্লাহ তালা অন্ধকার থেকে বাঁচিয়ে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা এই জিকির আর তাসবিহের নির্দেশ তোমাদেরকে দিয়েছেন তাহলে সুরা আহজাবের এই যে একটা আয়াত পাওয়া গেল আয়াতটা হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত এবার দেখেন আমরা আয়াতটা আয়াতে যাই যেখানে আল্লাহ তালা জিকির এবং তাসবিহের কথা বলেছেন আয়াতটা কি সুরা ফাতির ফাতিরের দশ নম্বর আয়াত একটু বলেন কত নম্বর আয়াত সুরা ফাতির দশ নম্বর আয়াত আল্লাহ তালা সেখানে এখানে বলছেন দেখেন من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি সম্মান চায় যে ব্যক্তি দুনিয়ার জমিনে সম্মানিত হতে চায় তাহলে তার মনে রাখা দরকার সব সম্মান এবং ইজ্জতের মালিক হলেন একমাত্র আল্লাহ বলেন আল্লাহ সমস্ত সম্মান এবং মর্যাদার মালিক অতএব কেউ যদি সম্মান পেতে চাও তাহলে আল্লাহকে খুশি করো আল্লাহ দেখানো রাস্তায় চলো তাহলে আল্লাহ তোমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান সংক্ষেপ করি তারপরে রব্বুল আলমিন বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু পবিত্র কালেমা এবং নেক গুলো সব তারপরে তার দরবারে তুলে নিয়ে যাওয়া হয় বলেন পবিত্র কালেমা আর নেক গুলো তার দরবারে তুলে নিয়ে যাওয়া হয় এর মানে কি এর তাফসিল নবীজি নিজে করেছেন বলেন সুবহানাল্লাহ নেক তো কি তা তো আমরা জানি নামাজ রোজা হজ জাগাত ভালো কাজের আদেশ খারাপ বাজে নিষেধ জিহাদ ফি সাবিলিল্লাহ দিন এগুলো সব হলো নেক কাজ যখনই আমরা নেকামল করি ফেরেস্তারা এগুলো নূরের ডানা বিছিয়ে নূরের ডানার উপরে আমলগুলো নিয়ে আল্লাহ দরবারে চলে যান আলহামদুলিল্লাহ মানে পবিত্র কালিমা বলতে বোঝানো হয়েছে নবীজি বলছেন পবিত্র কালিমা বলতে বলতে ইলাহা আল্লাহ আকবার বোঝানো হয়েছে বলেন সুবহান আল্লাহ প্রাচীন তাফসিরগুলোতে পাবেন তাফসির ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে ইয়াসরা ইলাইহি ইয়াসাদুল কালিম তার দরবারে পবিত্র কালিমাগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে যায় বলতেই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নিয়ে দিয়ে যায় বলেন সুবহানাল্লাহ এখানে বলা হয়নি ইল্লাল্লাহ নিয়ে যায় এখানে বলা হয়েছে এখানে কি বলা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কালেমাগুলো যখন আল্লাহর বান্দারা পড়ে তখন ফেরেশতারা ওই কালেমাগুলো তারা তাদের নূরের পাখার উপরে তুলে নিয়ে এক টান দিয়ে আল্লাহর দরবারে চলে যায় বলেন সুবহানাল্লাহ এজন্য খুব ভালো করে লক্ষ্য করেন আমার মুসলমান ভাইরা বাবারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী এজন্য এই তাসবিহগুলোর অনেক ফজিলত বর্ণনা করেছেন সারা দুনিয়ায় লক্ষ লক্ষ হাদিস রয়েছে কোটি কোটি হাদিস রয়েছে একটা হাদিসের মধ্যেও পাবেন না হু জিকির করা যায় ইল্লাল্লাহ জিকির করা যায় লাহু জিকির করা যায় এরকম কোন শব্দের জিকির পাওয়া যাবে যাবে না গোটা দুনিয়াতে একটা হাদিস পাওয়া যাবে না যদি পাওয়া যায় তা কেন কেন যাবে না শোনেন আল্লাহ নবী বলেছেন বোখারি শরীফের শেষ হাদিস সবাই আমরা শুনেছি কালিমাতান হাবিবাতান ইলান রহমান আল্লাহ নবী বলছেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নামে তাসবিহ পাঠ করার জন্য আল্লাহর জিকির করে আল্লাহকে খুশি করার জন্য এমন দুইটা বাক্য আছে এমন দুটা কথা আছে যা দয়াময় আল্লাহর কাছে খুবই পছন্দের বলেন সুবহানাল্লাহ خفيفتان على اللسان وثقيلتان في الميزان আর ওই দুটা বাক্য জিহবা দিয়ে উচ্চারণ করা খুব সহজ কিন্তু কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় খুব ভারী হয়ে যাবে জিহবা দিয়ে উচ্চারণ করা মুখ দিয়ে বলা খুব সহজ খুব সহজে বলা যায় কিন্তু এই বাক্য দুটো কেয়ামতের ময়দানে নেকামলের পাল্লায় অনেক ভারী হবে আমাদেরকে সহজ আমল দিয়ে দিলেন নবীজি তাই কিনা বলেন সেটা হলো নবীজি বলছেন সেটা হলো সুবাহান বলেন সুবহানাল্লাহ সবাই জোরে বলেন সুবাহান তাহলে সুবহান অবিহামদিহি সুবাহান এখানে নবীজি বললেন না ইল্লাল্লাহ এখানে নবীজি বলেছেন আছে ইল্লাল্লাহ গোটা পৃথিবীতে যত হাদিস আছে কোথাও খুঁজে পাবে না ইল্লাল্লাহ নবীজি বলছেন এমন দুটা বাক্য আছে যা যা আল্লাহর কাছে খুব পছন্দের মুখ দিয়ে উচ্চারণ করা খুব সহজ কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী হয়ে যাবে যার কারণে যে বান্দারা সুবহানুল্লাহি ওয়া জিকির করেছে তাদের জন্য জান্নাতেও যাও সহজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা ওই জিকিরটা করবো আর এক হাদিসে যে বলছেন মান ক্বালা সুবহানাল্লাহি যে ব্যক্তি বলবে লাহু লাহু জান্নাতের মধ্যে তার জন্য একটা স্বর্ণের খেজুর গাছ তৈরি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে দুই নম্বর ফজিলত কি বললাম জান্নাতে কি হয় বলেন স্বর্ণের খেজুর গাছ হয়ে যায় এক মুসল্লি বলেছিল আমাকে হুজুর স্বর্ণের খেজুর গাছ হয়ে যায় শিক্ষিত মানুষ স্বর্ণের খেজুর গাছ দিয়ে আমি কি করব আরে গাধা স্বর্ণের খেজুর গাছ দেওয়া হবে মানে সে জান্নাতে যাবে জান্নাতে না গেলে জাহান নামে গেলে স্বর্ণের খেজুর গাছ পাওয়া যাবে তার মানে নবী যেখানে ইঙ্গিত দিলেন যে ব্যক্তি সব সময়ের জন্য সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম এই জিকির করবে সে জান্নাতে যাবে আর জান্নাতে গিয়ে একবার বলেছে তার বিনিময়ে একটা স্বর্ণের খেজুর গাছ পাবে বলেন সুহান আর নবীজি বলেছেন তাফসির ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় ওই স্বর্ণের খেজুর গাছের নিচে নিচের গিয়ে নিচে গিয়ে যখন বসবে আরামের জন্য সঙ্গে সঙ্গে সেখান থেকে এই দুনিয়ার সাউন্ড বক্সে যেমন দুরুম দুরুম করে আওয়াজ হয় গান হয় ওই খেজুর গাছ থেকে মধুর সুরে গানের আওয়াজ ভেসে আসবে বলেন সুহান যে আওয়াজ শুনে ওই জান্নাতি বান্দার দিল প্রাণ ভরে যাবে নয়ন জুড়িয়ে যাবে বলেন সুহান আল্লাহ বলবেন হে বান্দার দুনিয়ার জমিনে তুমি গান বাজনা করো গান বাজনা ধারের কাছেও যাওনি তুমি সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বারবার তেলাবাদ করেছো আর তার বিনিময়ে জান্নাতে স্বর্ণের খেজুর গাছ পেয়েছো এখান থেকে এখন তুমি সারা জীবন আনন্দ করো আর মধুর সুরে গান শোনো স্বর্ণের খেজুর গাছের উপরে তাকালে দেখবো অনেকগুলো খেজুর হয়েছে ওই খেজুরের ভিতর থেকে মধু চেয়েও মিষ্টি সুন্দর কতগুলো মধু পরবে মধুগুলো খাবে তাতে তাদের চেহারা আরো সুন্দর হয়ে যাবে আবার তাকাবে আর ডালের উপর থেকে ডালপালা শাখা প্রশাখার উপর থেকে জান্নাতি সুন্দর সুন্দর তাদের জন্য পোশাক ঝরে ঝরে পড়বে বলেন যেমন পোশাক পরতে চাইবে তেমনই পোশাক ওই জানাতে খেজুর গাছ থেকে পড়ে যাবে যেই খেজুর গাছের জন্ম হয়েছে শুধু সুবহানাল্লাহি ওয়া আজিম পড়ার কারণে বলেন তাহলে আমার ইল্লাল্লাহ জিকির করার দরকার আছে ওই পাগলের দলের মধ্যে যারা বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দরকার আছে তাহলে কি বোঝা গেল ওটা বাতিল কিনা ওটা পৃথিবীর হাদিস সমস্ত হাদিস তন্দ তন্দ খুব করে খুঁজলে যদি ইল্লাল্লাহ না পাওয়া যায় সুবহান আল্লাহ আবিহামদি সুবহান আল্লাহ আজিমের জিগির করে তো আমরা শেষ করতে পারবো না ইল্লাল্লাহ জিগির দরকার আছে আপনাদের আপনাদের দরকার আছে দুনিয়ার মুসলমানের দরকার আছে আবার দেখেন তিন নাম্বার ফজিলত যদিও হাদিসের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি বলে সুবাহান আল্লাহামদিহি সুবাহান আজিম তাহলে আল্লাহ তালা তাকে এক লক্ষ চব্বিশ হাজার নেকি তার আমল নামায় তুলে দেবেন একজন কালো কুচ্ছির সাহাবিক ইবনে কাসিরের মধ্যে আছে এ কথা শুনে ওই সাহাবি কালো কুচ্ছির সাহাবি আশ্চর্য হয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ কি আশ্চর্য কথা বললেন আপনি আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে 1 লক্ষ 24 হাজার নেকি হবে অন্যান্য সাহাবেকেরামগণ বলেন হে আল্লাহ নবী তাই যদি হয় একটা ছোট্ট তাসবি পড়লে যদি এক এত নেকি হয় তাহলে তো আল্লাহর কোনো বান্দা ধ্বংস হবে না কোনো বান্দায় জাহান নামে যাবে না সব জান্নাতে চলে যাবে